পাঠিয়ে তুমি নজর কা দিকে তাকাও তোমার চেহারা পুরো জোস তুমি দেখতে খুব ওয়াও কোথায় তোমার বসত বাড়ি নাম ঠিকানা দাও তোমায় ভালো লাগছে খুব প্লিজ কথা শুনে যা আমি তোমার প্রেমে পড়ে গেছি করবো কি এ এখন তোমার কাছে পেতে চাই আমার আউলা ঝাউলা মন একটা পলক দেখে তোমায় বিদা হয়েছি এই প্রথম কাউকে ভালোবেসেছি রূপের মাইয়া ভাব লাগাইয়া কাইরা নিলাম আরে তোমার মতো একটা পরেই আমার প্রয়োজন তুমি তুমি করে মন সারা দিন রাত আরে থাইকো না গো দূরে তুমি হাতে রাখো হাতে রাখো অনুভবে মিশে গেছো আমার মনের ভিতরে ভালোবাসা তোমায় আমি বাইন্দা রাখছি অন্তরে কেমন মায়া তোমার মাঝে আজও আমি বুঝি নাই তুমি ছাড়া এ জীবনে আমার কিছু চাওয়ার নাই মাইয়া অনলাইনে পরে আমি এস এম এস দেই সকালে রিপ্লাই আসে দুপুরে ও কিসের এত ব্যস্ততা আমি না জানা এক প্রেমিক শুনেছি সব রকম ছেলে